মানুষকে মানুষ কষ্ট দেয় এবং এটা আমাদের বাংলাদেশে খুব সাধারণ একটা ইস্যু হয়ে গিয়েছে কথায় কথায় কষ্ট দেয় কথায় কথায় আঘাত দেয় কথায় কথায় মানুষ মানুষকে ছ্যাঁকা দেয় বলেন কি দেয় ছ্যাঁকা এই বলেন না কি দেয় ছ্যাঁকা দেয় এটা যুবকরা খুব ভালো বুঝবে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ছ্যাঁকা আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে দেয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দেয় এটা খুবই মারাত্মক বড় ছ্যাঁকা এটা খেয়ে যুবকরা ডিপ্রেসড হয়ে যায় আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে বলেন তো কয়টা বিপদ আসে চারটা এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়াত করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা they can't get the peace of heart তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে ফিস যে শান্তি এটা হারিয়ে যাবে এটা আল্লাহ তালার পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেন তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডাটসে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব নাই ডাটসে ঘুরতেছে তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে প্রিয় ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠিক কিনা আসল সুখ হচ্ছে ভেতরের সুখ পিস অফ হার্ট যার নাই পিস অফ মাইন্ড যার নাই তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই that means if you have the peace of heart then you have everything and if you do not have the peace of heart then you have nothing মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই এটা মারাত্মক বড় জিনিস এজন্য যারা মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় কাউকে কষ্ট দেবেন না আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছে আমাকে শুনছেন পর্দার আল থেকে যে মায়ের বোনেরা শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দিবেন না নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন আল্লাহর কাছে দাঁড়ান তাহাজ্জুদ পড়েন সেজদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দিবেন না এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনের প্রশান্তি হারিয়ে ফেলবেন খবরদার বিয়ালাত মানুষকে কষ্ট দেবেন না এক নাম্বার দুই নাম্বার যে বিপদ আছে সেটা হচ্ছেই যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারায় ফেলে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়েতে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ড সে হারিয়ে ফেলায় হারায় যায় বুঝেও না মানুষ টেরই পায় না আল্লাহ কেড়ে নেয় এটা করবেন না যদি নিজের ফেভারিট জিনিস হারাতে না চান প্রিয় জিনিস যদি হারাতে না চান মানুষকে কষ্ট দেবেন না এটা খুব খারাপ এটা খুব মারাত্মক জঘন্যতম অপরাধ কোরআনে আল্লাহ তালা বলেছেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا যেই বান্দারা একজন মুমিন বান্দাকে অথবা একজন মুমিনা বান্দিকে কষ্ট দেয় তারা প্রকাশ্যে গুনাহ বহন করে কোনো কারণ ছাড়া দেখবেন মানুষ মানুষকে ব্লেম করে অপবাদ দেয় তহমত দেয় অথচ সে অপরাধটা করেই নাই সে আল্লাহ বলছেন তারা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করে কষ্ট দিবেন না কাউকে কষ্ট দিবেন না নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যান কান দেন পাগলের মতো চিৎকার করেন যাই হোক না কেন মানুষে কষ্ট দিবেন না দুই নাম্বার বিপদ তিন নাম্বার যেটি ঘটে সেটি হচ্ছেই যে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার ভালোবাসা দূর করে দেয় যদি আপনি আমাকে কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছেই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এটা ন্যাচার অফ ল এটাই প্রকৃতির নিয়ম আপনি দেখবেন যারা সমাজে মানুষে গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে ওদের কাছেও মানুষ জানে কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহর ধরার মতো বড় ধরা পৃথিবীতে আর কোথাও নাই জন্য যখন মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ তালা আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা আল্লাহ দূর করে দেবেন এটা হচ্ছে তিন নাম্বার বিপদ আর last and final and that is very dangerous very dangerous সেটা কি এদিকে তাকান আমার চোখে চোখ রাখেন কথাগুলো বোঝার ট্রাই করেন যখন আপনি মানুষকে কষ্ট দিবেন কবরে আপনার তবা করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তাহাজুদ পড়েছেন আজীবন আল্লাহর কাছে তবা করতে করতে আপনার সব গুণা মাফ হয়ে গেছে মাশা দ্যাটস ভেরি অ্যামেজিং সব মাফ হয়ে গেছে খুব ভালো কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন এই গুণাটা ক্ষমা হবে না এটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে এটা দুই প্রকার একটা হচ্ছে হকুল্লাহ একটা আল্লাহর হক আরটা হচ্ছে হকুল ইবাদ বান্দার হক আল্লাহর হক নামাজ পড়বেন পড়েন নাই তাও বা ক্ষমা করে দিবে আল্লাহ আপনার আল্লাহর হক সামর্থ্য হয়েছে হজ করতে হবে করেন নাই আল্লাহ ক্ষমা চাই তবা করলাম আল্লাহ আবার করব আল্লাহ মাফ করে দিবে এটা ক্ষমা হতে পারে বিকজ আর রহমান আর Rahim he is the most merciful the most gracious the most kindful সবচেয়ে দয়াময় সবচাইতে মায়াময় একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ হচ্ছেন সবচাইতে মায়াময় এটা ক্ষমা হতে পারে বাট হকুল ইবাদ বান্দার হক বান্দা ক্ষমা না করলে ক্ষমা হয় না this very dangerous this forgiveness depends on the person whom he has offended আপনি যাকে কষ্ট দিয়েছেন যেই ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে এটার ক্ষমা এক্স্যাক্টলি ওই ব্যক্তির উপর নির্ভর করে যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না এজন্য প্রিয় ভাইরা যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবরে সব গুণা মাফ হয়ে গেলেও এই কষ্ট দেওয়ার গুনাহাটা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায় জোরে বলেন নাউজবিল্লা আমাদেরকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুক আপনারা সকলেই পড়েন কথার মাধ্যমে কষ্ট দিবেন না আঘাত দিবেন না যতটুকু পারা যায় your behaviour should be soft should be normal when you are talking about Quran and Sunnah your face should be smiling when you are talking about the Hadith you have to give your speech according to Quran and Sunnah যখন যা করছেন সব কিছুতে দুইটা সোর্স থাকবে একটা কোরআন আর একটা সুন্না যদি বলেন কয়টা সোর্স কোরআন এক নাম্বার দুই নাম্বার কি সুন্না মাশা আল্লাহ এটা ফলো করবেন তাহলে আমরা দুই নাম্বার বিষয় জানতে পারলাম যতদিন বেঁচে আছি কোনোদিন কাউকে কষ্ট দিয়ে একটা কথাও বলবো না আমরা সকলেই বলি ইংশা